দূরের এবং কাছের সম্মানিত সকল ভিউয়ার এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি Subrata Saha workshop super mechanical technology Khulna polytechnic institute Khulna আমার সেশনে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই অবগত আছো এখনকার সেশনটি অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ পর্ব mechanical technology mechanical measurement and metrology বিষয়ের উপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি আলোচনা করব ষষ্ঠ অধ্যায়ের উপরে যে অধ্যায়টি মূলত সমন্বয়কৃত যন্ত্রাংশের ক্ষেত্রে লিমিট ফিট এবং টলারেন্সের গুরুত্ব ধারণার উপরে অনুষ্ঠিত হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই অধ্যায়ে যে সকল বিষয় আলোচ্য বিষয় হিসাবে আছে তার ভিতর থেকে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব nominal size basic size zero line limits of size tolerances clearance allowance deviation এবং ফিটস শব্দগুলোর বর্ণনা ইন্টারচেঞ্জেবিলিটি অব ম্যানুফ্যাকচারিং এবং সিলেক্টিভ অ্যাসেম্বলি অব মেশিন পার্টসের বর্ণনা ISO system of limits and ফিটসের ব্যাখ্যা এবং সর্বশেষে লিমিট ফিট ক্লিয়ারেন্স অ্যালাউন্স ইত্যাদি সম্পর্কিত সমস্যা সমাধান নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি এই সকল আলোচনা শেষে তোমরা যে সকল বিষয় নিয়ে সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে সেগুলো হচ্ছে nominal size basic size zero line limits of size tolerances clearance allowance deviation এবং ফিটস শব্দগুলোর বর্ণনা করতে পারবে ইন্টারচেঞ্জেবিলিটি অব ম্যানুফ্যাকচারিং এবং selective assembly of machine part সম্পর্কে ধারণা অর্জন করবে ISO system of limits and fits সম্পর্কে ধারণা অর্জন করবে এবং লিমিট ফিট ক্লিয়ারেন্স অ্যালাউন্স ইত্যাদি সম্পর্কিত সমস্যা সমাধান করতে পারবে এবং একই সাথে এই অধ্যায়ের অপরাপর বিষয় সম্পর্কেও তোমরা সম্যক ধারণা অর্জন করবে যদি কিনা খুব নিবিষ্ট চিত্তে আমার সেশনটি অনুসরণ করতে থাকো তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের জন্য নির্ধারিত যে ত্রিশ মিনিট সময় সেটিকে আমরা আলোচনা শুরুতেই একটু বিভাজন করে নিতে চাই কোন অংশের জন্য কতটুকু সময় আমরা ব্যয় করব প্রথমেই আমরা দেখা যাক আলোচনার জন্য তেইশ মিনিট সময় বরাদ্দ রেখে সূচনা বক্তব্য শুভেচ্ছা বিনিময় এবং পূর্ব পাঠের পুনরাজ আলোচনার জন্য আমরা পাঁচ মিনিট এবং শেষের দিকে প্রশ্নোত্তর বাড়ির কাজ এবং ধন্যবাদ জ্ঞাপনের জন্য দুই মিনিট রেখে আমরা আলোচনাটি শুরু করতে চাই পূর্ব পাঠের পুনরালোচনায় আমরা গত সেশন আলোচনা করেছিলাম বেস্ট সাইজ অব এর সংজ্ঞা বেস্ট সাইজ সূত্র এবং ইয়ার প্রতিপাদন করেছিলাম মাইক্রোমিটারের সাহায্যে স্ক্রু থ্রেড পরিমাপের পদ্ধতি নিয়ে কথা বলেছিলাম এবং তিন তার পদ্ধতিতে স্ক্রুয়ের কার্যকরী ব্যাস নির্ণয় নিয়ে আমরা ব্যাপক আলোচনা করেছিলাম নিশ্চয়ই তোমরা তারপর অনুশীলন করেছো এবং এই সকল বিষয় সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান তোমাদের অর্জন করতে পেরেছো বলে আমি বিশ্বাস করি আমরা বেস্ট সাইজ ওয়ারের সংজ্ঞায় কি বলেছিলাম আমি একটু নতুন করে বলতে চাই আমরা বলেছিলাম এরকম চিত্রের মাধ্যমে দেখিয়েছিলাম একটি স্ক্রু থ্রেডের মধ্যে এমন আকৃতির একটি এমন ডায়ামিটারের একটি পয়ারকে যদি আমরা স্থাপন করি সেটি এমনভাবে হবে পিস ডায়ামিটার লাইন তার থ্রেড অ্যাঙ্গেলের যে হেলানো তলের যে বিন্দুগুলোতে স্পর্শ করে সেখানে যথাযথভাবে ওই তারটির পরিধি যদি স্পর্শ করে তবেই সেই তারটির ব্যাসটাকে বলা হবে হচ্ছে বেস্ট সাইজ অফ ওয়ার এবং তার ব্যাস নির্ণয় ক্ষেত্রে আমরা এরকম করেছিলাম ব্যাসটি পেয়েছিলাম আমরা সূত্রের মাধ্যমে P by two or P হচ্ছে pitch into sec of thread angle by two তারপরে আমরা মাইক্রোমিটারের সাহায্যে স্ক্রু থ্রেডের পরিমাপ নির্ণয় করেছিলাম সেখানে আমরা দেখিয়েছিলাম একটি special type type of micrometer ব্যবহার করা হয় যেটাকে বলা হয় স্ক্রু থ্রেড মাইক্রোমিটার নর্মাল মাইক্রোমিটারের মতোই শুধু একটু মাত্র পার্থক্য সেটা হচ্ছে তার অ্যানভিল এবং স্পিন্ডেলের আকৃতিগত পার্থক্য থাকে এবং সরাসরি সেই মাইক্রোমিটারের সাহায্যে আমরা তার ইফেক্টিভ ডায়ামিটার পেয়ে যাই সর্বশেষে আমরা আলোচনা করেছিলাম তিন তার পদ্ধতিতে স্ক্রুয়ের কার্যকরী ব্যাস আমরা কি করে নির্ণয় করতে হয় সেটি আমরা চিত্রের মাধ্যমে জ্যামিতির মাধ্যমে ব্যাপকভাবে বুঝিয়েছিলাম এবং সর্বশেষে সূত্র নির্ণয় করেছিলাম সেই সূত্রটি ছিল এমন তোমাদের নিশ্চয়ই সব মনে আছে effective diameter E is equal to সিল হচ্ছে এরকম যে তার তারের একদম সর্ব বাইরের যে আমরা দৈর্ঘ্যটি পেয়েছিলাম সেটা এম এম মাইনাস তারের ব্যাস হচ্ছে জি মাইনাস পিস যেটা আমরা ওই থ্রেডের ক্ষেত্রে থাকবে সেই pitch by two into tan of thread angle by two আশা করি তোমাদের সব কিছুই মনে আছে আমরা এখন চলে যেতে চাই আজকের অধ্যায়ের প্রথম আলোচ্য বিষয় প্রথমটি হচ্ছে nominal size basic size zero line limits of size tolerances clearance allowance deviation এবং পিট শব্দগুলোর বর্ণনা প্রথম আলোচনাটাই হবে হচ্ছে বেসিক সাইজ এবং নমিনাল সাইজ নিয়ে আমরা প্রকৃত অর্থে সাইজ বলতে কি বুঝি কোনো একটি বস্তুর অবজেক্টের যন্ত্রাংশের আকার অর্থাৎ স্পেসিফিক্যালি বলতে গেলে সুনির্দিষ্টভাবে বলতে গেলে তার মাপ আমরা যদি এরকম বলি যে তার বস্তুটি বা যন্ত্রাংশ তৈরি করার পূর্বে আমরা ধরে নেই তার মাপটি হবে হচ্ছে ত্রিশ দশমিক পাঁচ শূন্য মিলিমিটার ড্রয়িংয়ের ক্ষেত্রে তাই এবং আমরা তৈরি করতে গেলাম কিন্তু আমরা নিশ্চিতভাবেই জানি তৈরি করার ক্ষেত্রে অনেক কারণে সেটি যথাযথভাবে একদম হওয়া অসম্ভব একটু না একটু তার হেরফের হবেই বিচ্যুতি ঘটবেই হতে পারে একটু বেশি হতে পারে একটু কম এই তৈরি করার পরে যে মাপটি পাবো সেটিকে বলা হবে কিন্তু প্রকৃত অর্থে অ্যাকচুয়াল সাইজ আমরা ঠিক তাই তোমাদেরকে উদাহরণে এখানে দেখিয়েছি যে ত্রিশ দশমিক পাঁচ মিলিমিটার মনে করা যাক আমরা একটি ধরে একটি বস্তুকে তৈরি করতে যাচ্ছি এবং সর্বশেষে মাপটি পেলাম ত্রিশ দশমিক পাঁচ দুই মিলিমিটার এখানে ত্রিশ দশমিক পাঁচ দুই মিলিমিটারটাকে বলা হবে অ্যাকচুয়াল সাইজ এবং ত্রিশ দশমিক পাঁচশো মিলিমিটারটাকে বলা হবে কিন্তু প্রকৃত অর্থে বেসিক সাইজ এবং এই মাপটিকেই আবার প্রকারান্তরে বলা হয় নমিনাল সাইজ নমিনাল সাইজ এবং বেসিক সাইজের মধ্যে আপাত দৃষ্টিতে কোনো পার্থক্য নেই একই অর্থে দুটোকে ব্যবহার করা হয় কিন্তু বেসিক সাইজ যদি আমরা বলি লিটারেচারলি যদি বলতে চাই তাহলে কিন্তু এখানে একটু অতিরিক্তভাবে বুঝতে হবে যে ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে বেসিক সাইজ হিসাবে সেটাকে ব্যবহার করা হবে যে মাপটি সাপেক্ষে ওই বস্তুটি যখন তৈরি করা হবে তখন ওর সাপেক্ষে লিমিট যেগুলো দেওয়া হবে সেইগুলোকে ওই মাপের সাথে অতিরিক্তভাবে সংযোজিত করা হয় যেমন করে আমরা ব্র্যাকেটে এখানে দেখিয়েছি ত্রিশ দশমিক পাঁচ শূন্য plus zero point zero three minus zero point zero one এখানে বলতে চেষ্টা করা হয়েছে যে এই ত্রিশ দশমিক পাঁচ শূন্য মাপটি হচ্ছে আমরা চাই কিন্তু তৈরি করার স্বার্থে তৈরি করার ক্ষেত্রে নানাবিধ কারণে যদি এমন হয় সেটি কিন্তু আমরা গ্রহণ করব যদি কিনা এটি শূন্য দশমিক শূন্য তিন মিলিমিটার বেড়ে যায় অথবা শূন্য দশমিক শূন্য এক মিলিমিটার কমে যায় তা ততক্ষণ পর্যন্ত আমরা গ্রহণ করবো এর বাইরে হয়ে গেলে আর আমরা এটি গ্রহণ করতে পারবো না এই যে একটি বিষয়কে আমরা বললাম ধরে নিলাম নির্ধারণ করলাম এই বিষয়টি কিন্তু বেসিক সাইজের উপরে ভিত্তি করে করা হয় এই জন্য এটাকে বলা হয় বেসিক সাইজ বা ভিত্তিমাপ ইত্যাদি ইত্যাদি বিষয় প্রকৃত অর্থে বেসিক সাইজটাই হচ্ছে নমিনাল সাইজ আর কোনো পার্থক্য নেই আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা এখন চলে যেতে চাই জিরো লাইনের ক্ষেত্রে জিরো লাইনটা কি জিওগ্রাফিক্যালি বা আমরা যদি চিত্রের মাধ্যমে ফিগারের মাধ্যমে প্রদর্শন করতে চাই তাহলে কিন্তু বেসিক সাইজের যে রেখাটি সেটাকে জিরো লাইন বলা হয় জিরো লাইনটাই বেসিক সাইজ আর কোনো পার্থক্য নেই চিত্র একে তোমরা দেখতে পাচ্ছ প্রকৃত অর্থে আনুভূমিকভাবে যে রেখাটি টানা হয় বেসিক সাইজের রেখাটি সেটাই হচ্ছে জিরো লাইন এবং জিরো লাইনের সাপেক্ষে আমরা একটু আগে যে বললাম যে তৈরি করার ক্ষেত্রে যে বিচ্যুতিটা ঘটতে পারে যেটাকে প্রকারান্তর আমরা একটু পরে বলবো ডেভিয়েশন বা বিচ্যুতি সেইটা যদি আপার ডেভিয়েশন বা একটু অতিরিক্ত মাপ তৈরি হয় সেটা ওই জিরো লাইনের সাপেক্ষে উপরের দিকে দেখানো হয় এবং যদি একটু কমতি মাপ হয়ে যায় যেটাকে নেগেটিভ ডেভিয়েশন বা লোয়ার ডেভিয়েশন বলা হয় সেটাকে ওই জিরো লাইনের নিচের দিকে দেখানো হয় আমরা চিত্রে দেখিয়েছি হোলের সাপেক্ষে জিরো লাইনের আপার ডেভিয়েশনটিকে জিরো লাইনের উপরের দিকে এবং লোয়ার ডেভিয়েশনটাকে জিরো নিচের দিকে দেখিয়েছি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো খুব সোজা বিষয় আমরা চলে যাচ্ছি পরের অংশে সেটা হচ্ছে লিমিটস অফ সাইজ এবং টলারেন্সে এখানে লিমিটস অফ সাইজ এবং টলারেন্সকে বিবেচনা করতে হবে আলোচনা করতে হবে হচ্ছে যে কোনো একটি যন্ত্রাংশের সাপেক্ষে মনে করা যাক আমরা হোলের সাপেক্ষে কথাগুলো বলতে চাই হোল আমরা তৈরি করলাম একটি তৈরি করতে চাচ্ছি বা তৈরি করলাম এখানে আমরা চিত্র তিনকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা কিন্তু এটা বুঝতে পারবো আমরা তৈরি করতে চাচ্ছি মনে করা মনে করা যায় একটু আগে যেটা বললাম ত্রিশ দশমিক পাঁচ শূন্য মিলিমিটার একটি বেসিক সাইজের সাপেক্ষে তৈরি করতে যে দেখলাম এটি আমরা নির্ধারণ করেছি আমরা মনে করা যাক ত্রিশ দশমিক পাঁচ শূন্য যোগ ত্রিশ দশমিক শূন্য তিন মিলিমিটার এই আকারে তখন এটিকে আমরা বলবো হচ্ছে লিমিট দিয়ে দিলাম এটা ম্যাক্সিমাম এতটুকু পর্যন্ত আমরা গ্রহণ করব নিচের দিকে যদি এমন হয় minus zero point zero one millimetre তখন আমরা বলে দিলাম এটা আমরা নিচের দিকে এতটুকু পরিমাণে কম হলে আমরা গ্রহণ করব এই অবস্থায় এক্ষেত্রে বলা হবে এই হোলের লিমিটস অফ সাইজ হচ্ছে ম্যাক্সিমামটা হচ্ছে ত্রিশ দশমিক পাঁচ তিন এবং মিনিমামটা হবে ত্রিশ দশমিক চার নয় মিলিমিটার এই দুটোকে বলা হবে আপার লিমিট এবং লোয়ার লিমিট এবং টলারেন্সের ক্ষেত্রে বলা হবে হচ্ছে এই আপার লিমিট এবং লোয়ার লিমিটের মধ্যবর্তী যে পার্থক্য সেই পরিমাণগত মানটুকেকেই বলা হবে টলারেন্স সেই জন্য এটাকে বলা হবে অ্যাপসুলেট একটি ভ্যালু এর কোনো পজিটিভ নেগেটিভ কোনো মান থাকবে না শুধুমাত্র পরিমাণগত পার্থক্যটাকে বলা হবে টলারেন্স আমরা নিশ্চয়ই চিত্রের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি হোলের ক্ষেত্র তাই শ্যাপ্টের ক্ষেত্র তাই আমরা এই যে চিত্র দুইয়ে যদি একটু খেয়াল করি এই টলারেন্স এবং লিমিট দুটোকেই কিন্তু দুইভাবে দেখানো হয় এমন হতে পারে কখনো কখনো সেটি একমাত্রিকভাবে দেখানো হবে অর্থাৎ শুধুমাত্র বেসিক সাইজের সাপেক্ষে একদিকে হয় উপরের দিকে পজিটিভ অথবা নেগেটিভ অথবা পজিটিভ নেগেটিভ দুটোকেই দেখানো যেতে পারে আমরা কিন্তু এটি একটু খেয়াল করব আবার একই সময় দেখা যাবে বেসিক সাইজের সাপেক্ষে চিহ্ন দেখা যাচ্ছে পজিটিভ কিন্তু সে তার কোনো মান নেই শুধু জিরো পয়েন্ট জিরো জিরো এটা কিন্তু বিভ্রান্তিকর একটি মান আমাদের তখন খেয়াল করতে হবে আদৌ কোনো মান আছে না যেমন আমরা যদি খেয়াল করি এখানে ত্রিশ দশমিক শূন্য শূন্য plus zero point zero zero zero এর কোনো মান নেই কিন্তু নিচেরটা minus zero point zero zero six তখন কিন্তু বুঝতে হবে এখানে টলারেন্সের কথা বলা হচ্ছে কিন্তু এর উপরেরটার কোনো মান নেই তার মানে এটা হচ্ছে ইউনিলেটারাল টলারেন্স অর্থাৎ একমুখী টলারেন্সের কথা বলা হচ্ছে অর্থাৎ এর নিচের দিকের মানটি আছে এই বিষয়গুলো কিন্তু আমরা খেয়াল করব এরকম টলারেন্স দুই মুখী দুই রকম হতে পারে একমুখী টলারেন্স দ্বিমুখী টলারেন্স আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্লিয়ারেন্স এবং অ্যালাউন্সের ক্ষেত্রে আমরা যদি বিবেচনা করি তখন এভাবে আলোচনাটি সূত্রপাত করতে হবে এবং তোমাদেরকেও মাথায় রাখতে হবে এবং যুক্তি সহকারে বিবেচনা করতে হবে যখন ম্যাচিং পার্টস নিয়ে আমরা কথা বলবো তখনই ক্লিয়ারেন্স এবং অ্যালাউন্সকে আলোচনার মধ্যে আনতে হবে এককভাবে কোনো কিছুকে বলা যাবে না এবং চিন্তা করা যাবে না ক্লিয়ারেন্স এবং অ্যালাউন্স হবে সেটি যখন হোল এবং শ্যাফটকে একত্রিতভাবে আমরা মাপ নিয়ে আলোচনা করব মনে করা যাক হোল এবং শ্যাপ আমরা চিত্র তিনের দিকে তাকে বিবেচনা করি একই সঙ্গে বিবেচনা করছি হোলেরও এবং ম্যাক্সিমাম এবং মিনিমাম আছে শ্যাপটেরও ম্যাক্সিমাম এবং মিনিমাম আছে এই অবস্থায় এদের হোলের দুটো মাপ শ্যাপটের দুটো মাপ প্রকৃত অর্থে আমরাকে যদি বিবেচনা করি মাপের সাপেক্ষে তখন দুটো মিলে চারটি মাপ পাচ্ছি এদের পরিমাণ এদের মাপের মধ্যে যদি পার্থক্য বিবেচনা করি তখন হোলের সর্বোচ্চ শ্যাপ্টের সর্বনিম্ন হোলের সর্বনিম্ন শ্যাপ্টের সর্বোচ্চ হোলের সর্বোচ্চ শ্যাপ্টের সর্বনিম্ন এইভাবে আমরা দুইভাবে বিবেচনা দুটো মাপের পার্থক্য পেতে পারি মিনিমাম ক্লিয়ারেন্স ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স আবার এদের মধ্যে অনেকভাবে আমরা পার্থক্য খুঁজে বের করতে পারবো কিন্তু মিনিমাম ক্লিয়ারেন্স যখন বিবেচনা করা হবে তখন হোলের সর্বনিম্ন এবং শ্যাপ্টের সর্বোচ্চ মাপটাকে বিবেচনা করা হবে যেটা আমি চিত্রে দেখিয়েছি আর ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স যখন বিবেচনা করা হবে তখন হোলের সর্বোচ্চ এবং শ্যাপ্টের সর্বনিম্ন এই দুটো পার্থক্যকেই বিবেচনা করা হবে এবং সবসময় মনে রাখতে হবে ক্লিয়ারেন্সের যে মানটি হবে পরিমাণগত মান সেটি অবশ্যই পজিটিভ হবে পজিটিভ না হলে সেটাকে ক্লিয়ারেন্স হিসেবে বিবেচনা করা যাবে না অ্যালাউন্সের বেলায় কিন্তু সেটি পজিটিভ এবং নেগেটিভ দুটোই হতে পারে তবে একটি কথা অবশ্যই মনে রাখতে হবে ক্লিয়ারেন্স হোক অ্যালাউন্স হোক যেটাই হোক সেটি কিন্তু অবশ্যই ওই লিমিটের মাধ্যমে পাওয়া যাবে তাই না ওই কারণ মাপ তো মাপ তো হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম থেকে সেখানে এটাই তোমাকে জেনে নিতে হবে এটি কিন্তু ইন্টেনশনালি বা ইচ্ছাকৃত মাপ ডিজাইনার ইঞ্জিনিয়ার ম্যানুফ্যাকচারাররা তারা পূর্ব থেকে নির্ধারণ করবে আমাদের যন্ত্রাংশ সংযোজিত যন্ত্রাংশগুলো কেমন করে সংযোজিত হবে তার সাপেক্ষে এটি আমরা পাবো সেই কারণে ক্লিয়ারেন্স এবং অ্যালাউন্সের যে পরিমাণটা হবে সেটা কিন্তু পূর্ব থেকে ইচ্ছাকৃতভাবে দিয়ে দেওয়া হয় এই জন্য এটাকে বলা হয় ইন্টেনশনালি ডাইমেনশন বা মেজারমেন্ট বা অ্যামাউন্ট ওকে অ্যালাউন্সের ক্ষেত্রে একটু অতিরিক্ত বিষয় তোমাকে জানতে হবে যেহেতু আগেই বললাম অ্যালাউন্সের মান পজিটিভ এবং নেগেটিভ হতে পারে তাই অ্যালাউন্সের বিষয়ে শুধুমাত্র এই মাপটিকে অ্যালাউন্স বলা হবে সেটি ক্লিয়ারেন্সের মধ্যেই বিবেচনা হবে কিন্তু সেটি হবে অবশ্যই হোলের সর্বনিম্ন মাপ এবং শ্যাপ্টের সর্বোচ্চ মাপ এই যে মাপটির পার্থক্যটা পাবো সেটাকেই বলা হবে অ্যালাউন্স অর্থাৎ লোয়ার লিমিট অফ হোল এবং আপার লিমিট অফ শ্যাপ এই দুটোর মধ্যে যে পরিমাণগত পার্থক্য সেটাকেই বলা হবে অ্যালাউন্স সেটি হতে পারে পজিটিভ হতে পারে নেগেটিভ প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলে যেতে পরের অংশে ডেভিয়েশন আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি হোল এবং শ্যাপ এখানে বেসিক সাইজ দেখানো আছে ম্যাক্সিমাম সাইজ মিনিমাম সাইজ দুটোর ক্ষেত্রেই বলা আছে ডেভিয়েশন ডেভিয়েশন বলে একটু আগে আমরা বলতেছিলাম আপার ডেভিয়েশন লোয়ার ডেভিয়েশন তার মানেটা কি বেসিক সাইজের সাপেক্ষে মনে করা যাক শ্যাপ্টের সাপেক্ষে আমরা কথা বলি বেসিক সাইজের সাপেক্ষে যদি আমরা শ্যাপ্টের ম্যাক্সিমাম সাইজের মধ্যে পার্থক্যটা বিবেচনা করি তখন সেটাকে বলা হবে আপার ডেভিয়েশন শ্যাপ্টের মিনিমাম সাইজ এবং বেসিক সাইজের মধ্যে যে পার্থক্য যদি বিবেচনা করি তখন সেটাকে লোয়ার ডেভিয়েশন একইভাবে হোলের ক্ষেত্রেও একই কথা আমরা বলবো এবং বলা হয় চিত্রে তাই বলা হচ্ছে তোমরা একটু খেয়াল করে দেখো কিন্তু একটি গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে ফান্ডামেন্টাল ডেভিয়েশন ফান্ডামেন্টাল ডেভিয়েশনটা হচ্ছে সেই ডেভিয়েশন শ্যাপ্ট এবং হোল দুটোর পেলায় একই রকম সেটা হচ্ছে বেসিক সাইজের সাপেক্ষে ওর ওর নির্ধারিত অর্থাৎ হোক শ্যাপ অথবা হোক হোল দুটোর ক্ষেত্রেই মিনিমাম ডেভিয়েশন যেটা হবে সেটা হবে হচ্ছে তাকে ফান্ডামেন্টাল ডেভিয়েশন হবে যদি মনে করি হোলের ক্ষেত্রে তাহলে হবে হচ্ছে আমাদের লোয়ার ডেভিয়েশনটাকে বলা হয় ফান্ডামেন্টাল ডেভিয়েশন যদি বলি শ্যাপ্টার ক্ষেত্রে তাহলে আপার ডেভিয়েশনটাকে বলা হবে হচ্ছে ফান্ডামেন্টাল ডেভিয়েশন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ টার্ম তোমরা দেখতে পাচ্ছ ইন্টারন্যাশনাল টলারেন্স গ্রেড এটি আমরা আলোচনা করব একটু পরে আইএসও সিস্টেমের বেলায় আমরা এটা আলোচনা করব তোমরা একটু অপেক্ষা করো এর ক্ষেত্রে আমরা বলতে চাই ফিটস হচ্ছে একটি সংযোজিত যন্ত্রাংশের বৈশিষ্ট্য কি করে এটা একের সঙ্গে অপরে সংযুক্ত অবস্থা থাকবে সেরকম একটি ক্যারেক্টারিস্টিক্সকে প্রকাশ করে কিন্তু ফিটটি কি করে আমরা নির্ধারণ করব হ্যাঁ দুটো সংযোজিত যন্ত্রাংশ তারা সংযোজিত হওয়ার পূর্ব মুহূর্তে ওদের মধ্যকার মাপের যে পার্থক্যটি থাকবে তার মাধ্যমে এই বৈশিষ্ট্যটি নির্ধারণ করা হবে বা করা হয় মনে করা যাক হোল এবং শ্যাপ এরা সংযুক্ত হওয়ার পূর্বে এদের মধ্যকার মাপের পার্থক্যের মাধ্যমে নির্ধারিত হবে এরা কোন ধরনের ফিটে অংশগ্রহণ করতেছে বা করবে তো এটা কি করে নির্ধারিত তিন ধরনের ফিট হতে পারে usually clearance fit transition fit interference fit যখন হোল এবং শ্যাফ্টের মধ্যকার যে চারটি মাপ তাদের মধ্যে সকল সময় এরকম ক্লিয়ারেন্স থাকবে তখন আমরা সেই ধরনের ফিটটাকে বলবো ক্লিয়ারেন্স ফিট যখন হোল এবং শ্যাপ্টের যে চারটি মাপ তাদের মধ্যকার যদি যখন এরকম থাকবে এক সময় থাকবে ক্লিয়ারেন্স আর এক সময় থাকবে হচ্ছে ইন্টারফারেন্স অর্থাৎ এক সময় থাকবে পজিটিভ এক সময় থাকবে মাপের পার্থক্য নেগেটিভ অর্থাৎ একটার সঙ্গে আর একটা ওভারল্যাপিং করবে এই অবস্থায় ফিটটাকে বলা হবে ট্রানজিশন ফিট কিন্তু যদি এরকম হয় হোল এবং শ্যাপ্টের মাপের সকল সময় মাপের পার্থক্যটা হবে হচ্ছে নেগেটিভ অর্থাৎ হোলের সাপেক্ষে শ্যাপ্টের মাপ সবসময় বড় সকল সময় মাপ হচ্ছে নেগেটিভ এটাকে বলা হয় সকল সময় ইন্টারফেয়ার করেছে ইন্টারফারেন্স করেছে তখন এদের মধ্যকার যে ফিটটা তাকে বলা হবে ইন্টারফারেন্স ফিট আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম হোল বেসিসে শ্যাফটকে দেখিয়ে যে এটাকে ক্লিয়ারেন্স এটা ট্রানজিশন এটা ইন্টারফারেন্স এবং একইভাবে আমরা শ্যাপ্টের বেসিসে এবং এখানে সেকশনাল ভিউ দিয়ে হোল এবং শ্যাপ্টের বেস আমরা চিত্র সাথে এটা দেখানোর চেষ্টা করেছি চলে আসলাম আমরা পরের আলোচনায় সেটা হচ্ছে ইন্টারচেঞ্জেবিলিটি অফ ম্যানুফ্যাকচারিং এবং সিলেক্টিভ অ্যাসেম্বলি অফ মেশিন পার্টসের বর্ণনা প্রথমে আমরা আলোচনা করতে চাই ইন্টারচেঞ্জেবিলিটি অফ ম্যানুফ্যাকচারিং এটা আসলে কি এর ক্ষেত্রে অংশ যে যন্ত্রাংশগুলো তৈরি করব তাদের মধ্যে প্রতিস্থাপনযোগ্য বা আন্তঃসমন্বয়যোগ্য হবে কিনা এটাকেই প্রকাশ করা হয় হ্যাঁ এটা তো হতেই হবে তা না হলে তো আজকের দুনিয়ায় আমাদের এইভাবে এক বিভিন্ন কোম্পানি তৈরি করবে আমরা একে অপরের যন্ত্রাংশগুলোকে ব্যবহার করতে পারতাম না সেটাই হচ্ছে ইন্টারচেঞ্জেবল ম্যানুফ্যাকচারিং এর দারুণ বৈশিষ্ট্য কিন্তু এটি হতে গেলে দুটো বৈশিষ্ট্যকে অবশ্যই অনুসরণ করতে হবে এবং করা হয় সেটা হচ্ছে একই ধরনের ড্রয়িংকে অনুসরণ করতে হবে এবং আরেকটি দারুণ বৈশিষ্ট্য হচ্ছে সুনির্দিষ্ট একটি স্ট্যান্ডার্ডকে কঠোরভাবে অনুসরণ করা হয় বা করতে হবে তাহলেই ইন্টারচেঞ্জেবিলিটি অফ ম্যানুফ্যাকচারিংটা নিয়ন্ত্রণ করা বা অনুসরণ করা বা করা সম্ভব আমরা এই ক্ষেত্রে দুটো টার্ম ভীষণভাবে প্রযোজ্য এবং প্রচলিত একটা হচ্ছে ইউনিভার্সাল ইন্টারচেঞ্জেবিলিটি আর একটা হচ্ছে লোকাল ইন্টারচেঞ্জেবিলিটি যদি যন্ত্রাংশসমূহকে একই দেশের বিভিন্ন কারখানায় বা প্লান্টে বা ইন্ডাস্ট্রিতে অথবা পৃথিবীর বিভিন্ন দেশের ইন্ডাস্ট্রিতে বা প্লান্টে তৈরি করা হয় এবং তারা একই জায়গায় এসে আবার সংযুক্ত হয় তখন সেই যন্ত্রাংশমের মধ্যে যে ইন্টারচেঞ্জেবিলিটা থাকে সেটাকে বলা হয় ইউনিভার্সাল ইন্টারচেঞ্জেবিলিটি যদি এমন হয় যন্ত্রাংশসমূহ একই ইন্ডাস্ট্রিতে বা প্লান্টে তৈরি হচ্ছে তখন সেটাকে বলা হবে হচ্ছে লোকাল ইন্টারচেঞ্জেবিলিটি আশা করি তোমরা অনুধাবন করতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি ইন্টারচেঞ্জেবিলিটা ইউনিভার্সাল অথবা লোকাল ক্লিয়ার তো ওকে আমরা চলে আসতে চাই পরের আলোচনায় selective assembly of machine parts ঠিক নামটা থেকে আমরা বুঝতে পারছি যে মেশিন পার্টস সেটা অ্যাসেম্বল করা হবে কিন্তু সিলেক্টিভ পদ্ধতিতে অর্থাৎ সুনির্দিষ্টভাবে বাছাই করে আমরা অ্যাসেম্বল করব। যন্ত্রাংশগুলোকে যদি আমরা এইভাবে বাছাই করে সংযোজন করতে পারি তাহলে দারুণভাবে আমরা কোয়ালিটি মেনটেন করতে পারবো এটা কিন্তু আমরা বুঝতেই পারছি একটু কল্পনা করলে হ্যাঁ ঠিক তাই করা হয় যন্ত্রাংশ সমূহকে যে ধাপটা অনুসরণ করা হয় খেয়াল করো যন্ত্রাংশ সমূহকে সাইজ অনুসারে গ্রেডিং করা হয় এবং দ্বিতীয় আরেকটি ধাপ হচ্ছে সেই গ্রেডিংয়ের মধ্য থেকে আবার শুধুমাত্র মিলযোগ্য যে গ্রেডটি পাওয়া যাবে তাদের মধ্যেই সমন্বিত করে সংযোজন করা হবে অন্যথায় সংযোজন করা হবে না কি দারুণ দুটো পদক্ষেপ এই সিলেক্টিভ অ্যাসেম্বলিটা কোথায় অনুসরণ করা হয় হ্যাঁ যেখানে ক্লোজ ফিট ভীষণভাবে অনুসরণ করা হয় বা মেনে চলা হয় বা প্রয়োজন সেই সকল ক্ষেত্রে এই সিলেক্টিভ অ্যাসেম্বলি মেথডটা প্রয়োগ করা হয় যদি selective assembly of machine parts প্রয়োগ করা হয় তাহলে দুটো কাজ আমরা করতে পারি দুটো উপকারিতা পেতে পারি সেটা হচ্ছে এই সংযোজনীয় নয় অর্থাৎ সামান্য পরিমাণ দেখা যাচ্ছে সংযোজন করলেও হতে পারে এরকমভাবে যদি মনে করি সেই ক্ষেত্রে এই সিলেক্টিভ অ্যাসেম্বলিটা দারুণভাবে সেই কাজটিকে বাধা দেয় অর্থাৎ সে সংযোজন করতে দেয় না আমাকে বারণ করে দেয় হ্যাঁ এটা করলে কিন্তু তোমাকে হতে পারে কিন্তু খুব জুৎসই হবে না তাই বলা হচ্ছে যথাযথ সংযোজনীয় নয় এমন বিষয়কে সম্পূর্ণভাবে প্রতিহত করে আশা করি বুঝতে পেরেছো আরেকটি দারুণ জিনিসকে সে প্রতিহত করে বা কমিয়ে দেয় বা আমাকে সুযোগ করে তো রেখে দেয় ক্লোজ টলারেন্স রক্ষা করে যেহেতু ক্লোজ ফিট ক্লোজ টলারেন্স রক্ষা করে মেশিনিং খরচ কমিয়ে দেয় কি দারুণ একটি বিষয় তাই না আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি মনে করা যাক শ্যাপ্ট এবং হোল আমরা সংযোজন করতে চাই তাদের মধ্যে টলারেন্সের সীমাটা হচ্ছে zero point zero zero one millimetre আমরা একটি অটোমেটিক গেস দিয়ে এই জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটারটাকে আমরা zero point zero zero one মিলিমিটারের লিমিটের মধ্যে আমরা এটাকে দশটি পৃথক গ্রুপে ভাগ করে ফেললাম যতগুলো শ্যাপ্ট এবং হোল আমাদের সামনে এনে দেওয়া হলো তাকে এই zero point zero zero one মিলিমিটারের ভিত্তিতে আমরা দশটি পৃথক গ্রুপে ভাগ করে ফেললাম পারা যাবে না নিশ্চয়ই যাবে তোমরা কি মনে করো নিশ্চয়ই যাবে পৃথক যন্ত্রাংশে ভাগ করে ফেললাম তাহলে খেয়াল করো zero point zero one millimetre টলারেন্সের মধ্যে আমরা ভাগ করলাম zero point zero zero one millimetre লিমিটের মধ্যে দশটি পৃথক গ্রুপে ভাগ করে ফেলে দিলাম তাহলে কত সূক্ষ্ম মাপে আমরা এটাকে বিভাজন করলাম হুম এই অবস্থায় আমরা ওই zero point zero zero one millimetre লিমিটের মধ্যে থেকে যে দশটি গ্রুপ পেলাম তার মধ্য থেকে যে কোনো একটি গ্রুপের থেকে আমরা আবারও বিবেচনা করব হ্যাঁ কোন গ্রুপের মধ্যে থেকে আমরা সংযোজনীয় যন্ত্রাংশ নিলে দারুণভাবে আমাদের মিল হবে বা সংযোজিত হবে সেই গ্রেড বা সেই গ্রুপ থেকে আমরা সংযোজন করব। তাহলে দারুণভাবে কোয়ালিটি মেনটেন করা সম্ভব তাই শেষেরটাই বলা হচ্ছে উঁচু মান রক্ষা করা যায় এবং কম যন্ত্রাংশের কম খরচে যন্ত্রাংশ পাওয়া যায় আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এই selective assembly of machine parts কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় কোন ধরনের ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয় সেটি একটু জেনে নাও এয়ারক্রাফট এবং অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে এটি ব্যবহার করা হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা খানিকটা বুঝতে পেরেছো এটা নিয়ে আরও দীর্ঘ পড়াশোনা করতে হবে আশা করি তোমরা উপরের ক্লাসে এগুলো আরও সুযোগ পাবে আমরা চলে যেতে চাই পরের আলোচ্য বিষয় ISO system of limits and ফিটসের ব্যাখ্যায় আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি চিত্রে হোল এবং শ্যাপকে দেখিয়েছি বেসিক সাইজকে দেখা যাচ্ছে সেই মিনিমাম সাইজ ম্যাক্সিমাম সাইজ আবারও সেই একই বিষয় কিন্তু একটি জায়গায় পার্থক্য সেটা হচ্ছে আপার ডেভিয়েশন লোয়ার ডেভিয়েশনের ক্ষেত্রে জাস্ট দুটো প্রতীক নতুন করে দেয় চারটা প্রতীক নতুন করে দেখানো হচ্ছে ES capital ES capital EI small ES small EI এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটু প্রাথমিক কথা বলতে চাই যে ISO system of limits and fits কেন একটু খেয়াল করো জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যখন ব্যবসা বাণিজ্য দ্রুত বৃদ্ধি পেতে লাগলো এবং শিল্প প্রতিষ্ঠানের অর্থনৈতিক সফলতা যখন ব্যাপকভাবে বৃদ্ধি পেতে লাগলো তখন কিন্তু লিমিটস এবং ফিডস এটাকে নানাবিধভাবে একটি সিস্টেমের মধ্যে আনার প্রয়োজনীয়তা অনুভব করলো এই আইএসও আইএসওটা কি তোমরা প্রথম থেকেই জানো অনেক পূর্ব থেকে আমার সেশনে শুনেছ এটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন এরা কি করলো একটি সিস্টেম ডেভেলপ করলো সেটাকেই বলা হবে ISO system of limits and pairs ওরা এই ইএস e দিয়ে বোঝানোর চেষ্টা করলো হচ্ছে এই হোলের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার যেটাকে বোঝানো হবে ইএস দিয়ে যে আপার ডেভিয়েশন অর্থাৎ বেসিক সাইজের সাপেক্ষে হোলের ম্যাক্সিমাম সাইজের মধ্যকার পার্থক্য এবং ইআই e দিয়ে বেসিক সাইজের সাপেক্ষে হোলের লোয়ার লিমিট লোয়ার লিমিট বা লোয়ার সাইজের মধ্যকার পার্থক্য একই বিষয়টি হবে হচ্ছে স্মল লেটার ইএস এবং ইআইয়ের e ক্ষেত্রে শ্যাপ্টের বেলায় আশা করি তোমরা বুঝতে পেরেছো কিন্তু ফান্ডামেন্টাল ডেভিয়েশনের বেলায় কিন্তু এটি তোমাদের একটু মনে রাখতে হবে এবং বুঝতে হবে যেটা কিনা একটু আগে বলছিলাম যে ইন্টারন্যাশনাল টলারেন্স গ্রেড এবং ফান্ডামেন্টাল ডেভিয়েশন আমরা একটু পরে বলবো সেটা এখন বলতে চাচ্ছি সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডেভিয়েশনটা হচ্ছে এরকম ওই আইএসও সিস্টেম অফ লিমিটস আর ফিটসের ক্ষেত্রে ফিটসের ক্ষেত্রে ওরা বলেছে কি যে সূক্ষ্মতা ভাবে করার জন্য সুবিন্যস্ত করার জন্য বিশটি গ্রেড ওরা নির্ধারণ করে দিল সেই গ্রেডটাকে ওরা নাম দিল ইন্টারন্যাশনাল টলারেন্স গ্রেড এই টলারেন্স গ্রেডটাকে ওরা একটা চার্টের মাধ্যমে ওরা বিশ্লেষণ করেছে তার একটা নাম্বার দিয়েছে কোন নাম্বারের বিপরীতে কত সূক্ষ্মতা হবে এইরকমভাবে ওরা একটা টেবিল তৈরি করে দিয়েছে এবং একই সাথে তারা কতগুলো লেটার বা বর্ণমালা ইংরাজিতে দিয়েছে যেটাকে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দিয়ে ওরা বলেছে আপার ডেভিয়েশনগুলোকে পজিটিভ দিয়ে লোয়ার ডিভিশনগুলো নেগেটিভ দিয়ে বেসিক সাইজ বা জিরো লাইনের সাপেক্ষরা প্রকাশ করেছে ইত্যাদি ইত্যাদি বিষয় আমরা সেটা একটু পরে একটা চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করব এখন আমরা যে বাম পাশে যে চিত্র দেখতে পাচ্ছি thirty five H seven thirty five small H seven এই বিষয়গুলো আইএসএস সিস্টেমের আমাদের একই সাথে বেসিক সাইজ ওদের হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ডেভিয়েশন এবং আইটি বা টলারেন্স গ্রেডের কথা বলা হচ্ছে আমরা সেটাকে দ্রুত তোমাদেরকে একটু বলতে চাই থার্টি ফাইভটা হচ্ছে বেসিক সাইজকে প্রকাশ করে এইস ক্যাপিটাল এইস এটা প্রকাশ করবে হচ্ছে হোলের বেলায় স্মল এইসটা প্রকাশ করবে শ্যাপ্টের বেলায় স্মল এইজ দিয়ে আমরা বুঝবো পজিটিভ ডেভিয়েশন বা আপার ডেভিয়েশন এবং স্মল এইজ দিয়ে বুঝবো হচ্ছে শ্যাপ্টের ক্ষেত্রে নেগেটিভ একটা একটু চিত্রের মাধ্যমে একটু পরেই দেখতে পারবো কিন্তু সেভেন দিয়ে বুঝবো হচ্ছে আইটি টলারেন্সের গ্রেডের বিষয়টি আশা করি তোমরা বুঝতে পেরেছ নিচের দিকে এই চিত্রগুলো একই কথা বলতেছে শুধুমাত্র এই সি নম্বর চিত্রটি একটু খেয়াল করো fifty H eight H eight এবং এফ সেভেন এখানে এইচ বলা হচ্ছে বাস্তবে কিন্তু এ থেকে জেড পর্যন্ত সকল লেটারগুলো এখানে ব্যবহার করা হবে বড় হাতের বেলায় হোল হোলের বেলায় অর্থাৎ সিদ্রের বেলায় এবং ছোট হাতের গুলো শ্যাপ্টের বেলায় প্রকাশ করা হবে আর কিছুই না ফিফটি বেসিক সাইজ এইচ দিয়ে হচ্ছে আমাদের হোলের টলারেন্স এইট দিয়ে টলারেন্সের গ্রেডের কথা এফ দিয়ে শ্যাপ্টের আমাদের আপার ডেভিয়েশনের কথা ফান্ডামেন্টাল ডেভিয়েশনের কথা এবং সেভেন দিয়ে টলারেন্সের কথা বোঝানো হচ্ছে পরের চিত্র আমরা সেটা বোঝানোর চেষ্টা করেছি হচ্ছে এখানে দেখো এ থেকে এইচ পর্যন্ত হচ্ছে হোল বেসিসে আমাদের পজিটিভ মান আসবে এবং এ থেকে এইচ পর্যন্ত শ্যাফ্ট বেসিসে আমাদের আসবে হচ্ছে নেগেটিভ মান এবং যে এবং কে আসবে পজিটিভ নেগেটিভ দুটোই যে কে পজিটিভ নেগেটিভ দুটোই এবং এখান থেকে তারপরেরগুলো হচ্ছে পজিটিভ এখানে তারপরেরগুলো হচ্ছে নেগেটিভ এইভাবে এখানে প্রকাশ করা হয় ISO system of limits and ফিটসে আশা করি তোমরা খানিকটা বুঝতে পেরেছো এবং এর নিয়ে আরও একটু বিস্তারিত লেখাপড়া করলে আরও পরিষ্কারভাবে বুঝতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলে যেতে চাই আমরা লিমিট ফিট ক্লিয়ারেন্স অ্যালাউন্স ইত্যাদি সম্পর্কিত সমস্যা সমাধানে আমরা প্রথম সমস্যাটি দেখতে চাই একটি মাপ মনে করা যাক পঞ্চাশ দশমিক শূন্য শূন্য plus zero point zero five minus zero point zero two millimetre limit of size এবং টলারেন্স কত খুব কঠিন মনে হচ্ছে নাকি খুব সোজা যেভাবে আলোচনাটা করা হলো তাতে এইখানে যে বেসিক সাইজ এবং তার উপরে লিমিটটি এবং টলারেন্সের বিষয়টি দেখানো হলো তাতে কি তোমাদের মনে হয় এটি আমরা পারবো কি পারবো না কোনভাবে শুরু করব কি করব না আচ্ছা তার আগে একটি প্রশ্ন করি দেখো তো উত্তর দিতে পারো কিনা এই যে মাপটি এখানে দেখানো হচ্ছে এখানে বলো তো ইউনিলেটারাল টলারেন্স না বাইলেটারাল টলারেন্স হুম আমি বলে দিচ্ছি বেসিক সাইজের সাপেক্ষে দুটো চিহ্ন দেখানো আছে কিন্তু একটি চিহ্নের সাপেক্ষে মান হচ্ছে জিরো জিরো সো এটা হচ্ছে ইউনিলেটারাল টলারেন্স হ্যাঁ বুঝতে পেরেছো ধন্যবাদ তাহলে আমরা অঙ্কর সমাধান শুরু করি এই মাপের সাপেক্ষে আমরা আপার লিমিট সাইজ এবং লোয়ার লিমিট সাইজ বের করি করলাম খুব সোজা পঞ্চাশের সঙ্গে জিরো পয়েন্ট জিরো ফাইভ এবং জিরো পয়েন্ট জিরো টু আমরা বিয়োগ করে আপার লিমিট এবং লোয়ার লিমিট বের করে ফেললাম তাহলে টলারেন্স কী হবে আমরা সংজ্ঞা থেকে জানি সেটা হচ্ছে এই দুটোর মাপের পার্থক্যটাই হবে হচ্ছে টলারেন্স যা মান হচ্ছে zero point zero seven millimetre পরিষ্কার এবং সোজা এটা নিয়ে আর কোনো কোশ্চেন থাকার কথা না আমরা চলে যাই দ্বিতীয় সমস্যায় একটি হোলের মাপ তিরিশ দশমিক শূন্য শূন্য plus zero point zero one minus zero point zero two millimetre এবং শ্যাফ্ট এর মাপ উনত্রিশ দশমিক নয় আট plus zero point zero one minus zero point zero two millimetre হলে ক্লিয়ারেন্স ও অ্যালাউন্সের পরিমাণ কত হুম ধরতে পারছো তো কিভাবে শুরু করতে হবে এবং কি বলতে চাচ্ছে এবং কি বের করতে হবে ওকে ধন্যবাদ এবং এদের সাপেক্ষে এই যে সম্পর্কটা হোল এবং শ্যাপ্টের দেওয়া হচ্ছে হিটের ব্যাখ্যা দিতে বলেছে দারুণ কোশ্চেন ওকে আমরা সমাধান করার চেষ্টা করি কিভাবে শুরু করব হ্যাঁ ওই হোলের ক্ষেত্রে আমরা upper limit lower limit size বের করব শ্যাপ্টের ক্ষেত্রে তাই বের করব করি তাহলে হ্যাঁ করে ফেলেছি কি করব সোজাসুজি যোগ করব সোজাসুজি যোগ করব এই যোগ করার পরে ক্লিয়ারেন্স এবং অ্যালাউন্স বের করতে গেলে কি করব খুব সোজা বিষয় একদম হোলের সাপেক্ষে শ্যাপ্টকে বিয়োগ করব চারটা মাপ থেকে এর দুটো মাপের সাপেক্ষে এর দুটো মাপের সাপেক্ষে করি তাই হ্যাঁ মিনিমাম ক্লিয়ারেন্স কি জানি lower limit of size hole minus upper limit of size shaft মান দেওয়া আছে বিয়োগ করলাম কি পেয়ে গেলাম minimum clearance minus zero point zero one millimetre দেখতে পাচ্ছ তো ওকে ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স কি পাবো খেয়াল করে দেখো upper limit of size hole minus lower limit of size shaft এবং ওই মান যদি বসিয়ে দেই তাহলে পেয়ে গেলাম zero point zero five millimetre এবং এটা হচ্ছে পজিটিভ খেয়াল করো হোল এবং শ্যাফ্টের যে মাপ দেখানো আছে তার সাপেক্ষে কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি এই অবস্থায় আমরা মিনিমাম ক্লিয়ারেন্স এটা পেলাম এবং তাহলে আমরা বলতে পারি না অ্যালাউন্সের মাপটি হবে এত zero point zero one millimetre যার মানটি হবে ঋণাত্মক এবং এই ক্ষেত্রে অ্যালাউন্সের মানটি হবে কিন্তু এটাই যেটা ঋণাত্মক আশা করি বুঝতে পেরেছো তাহলে ফিটের ব্যাখ্যা কি হবে ফিটের ব্যাখ্যা হবে হোলের সাপেক্ষে এবং শ্যাফ্টের সাপেক্ষে দুইভাবেই দেওয়া যেতে পারে আমরা হোলের সাপেক্ষে দেওয়ার চেষ্টা করি আপার লিমিট অফ সাইজ হোলের ভিত্তিতে শ্যাফ্টের উভয় সাইজে কিন্তু ক্লিয়ারেন্স ফিট সৃষ্টি করেছে আমরা মাপ দেখলেই বুঝতে পারছি এবং আবারও একই কথা লোয়ার লিমিট অফ সাইজ হোলের ভিত্তিতে শ্যাপ্টের উভয় সাইজই কিন্তু ট্রানজিশন ফিট সৃষ্টি করেছে ট্রানজিশন ফিট কখন আমরা যে ব্যাখ্যা দিয়েছিলাম একবার পজিটিভ মান হবে একবার নেগেটিভ মান হবে তাই না ট্রানজিশন ফিট সৃষ্টি করেছে এই দুটোর ভিত্তিতে আমরা বলতে পারি এই ক্ষেত্রে যে মানটি দেওয়া আছে তা কিন্তু প্রকৃত অর্থে একটি ট্রানজিশন ফিট তৈরি করবে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো আমরা সকল আলোচনা শেষ করে ফেলেছি আমরা এখন প্রশ্নোত্তর পর্বে চলে আসলাম তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে এবং থাকাটাই খুব সমীচীন তোমরা কমেন্টসে জানাবে কি কি প্রশ্ন থাকে আমরা আগামী সেশনে উত্তর দেওয়ার চেষ্টা করব এই সেশনে বাড়ির কাজ হচ্ছে একটি বিয়ারিং ও শ্যাপ্টের মাপ যথাক্রমে পনেরো দশমিক নয় শূন্য plus zero point zero zero minus zero point zero one millimetre ও পনেরো দশমিক আট নয় plus zero point zero one ও minus zero point zero zero millimetre এদের ক্ষেত্রে basic size limits of size tolerances clearance allowance এবং ফিটসের মান বের করো এবং ব্যাখ্যা লিখো দারুণ করে করবে এবং সংরক্ষণ করবে বিষয় শিক্ষককে দেখিয়ে নাম্বার নেবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত ভিউয়ারবৃন্দ আমি আমার সেশনে একদম শেষ প্রান্তে চলে এসেছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই সেশনটি পুনরায় দেখার জন্য এই উজ্জ্বল রঙের ওয়েবসাইটটি ভিজিট করার অনুরোধ জানিয়ে আমার সেশনটি আনুষ্ঠানিকভাবে এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ